আসসালামু আলাইকুম গাইস বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে আসছি আর ভিডিওটি হচ্ছে ক্রিমিনাল বান্ডিলের তো বেশি কথা না বাড়িয়ে যে ইনক্লোবেটর রেয়ার ইনক্লুবেটরটা ব্যাগ আসছে তো ছোট্ট একটি ইন্টোর মাধ্যমে আমাদের ভিডিও শুরু হয়ে যাক Take him from the yard. ইন্টোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে সরাসরি ইভেন্টের মধ্যে ঢুকে গেলাম তো দেখতেই পাচ্ছেন টপ ক্রিমিনালের যে বান্ডিলটা সেটা ব্যাগ চলে আসছে তো আমরা কোনো দেরি না করে প্রথমেই চারশো ডায়মন্ডের স্পিন মেনে দিলাম তো দেখা যাক আমাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্ট কি আসতে পারে প্রথমেই তিনটা গান বক্স একটা incubator congratulation oh my god একটা হেড কি একটা হেড পেলাম মুরগি ছেলা আর সাথে দুইটা টোকেন তো এবারে টোকেনের যে ড্রপ রেট সেটা অনেক কম তো আমরা আবার একটি ক্যারেক্টার চেঞ্জ করে চলে আসলাম তো আমরা ছোট একটি স্পিন করব না আমরা আজকে চারশো ডায়মন্ডের স্পিনই করব তো দেখা যাক কি করা যায় তো দেখা যাক দেখা যাক দেখা যাক এবার আমরা কি পাই গান বক্স তিনটা চারটা পাঁচটা ছয়টা টোকেন সাথে গান বক্স আর একটা ইনক্লোভেটর আমাদের বাইশটা স্পিন হয়ে গেছে দুইটা স্পিনে আর মাত্র সাতশোটা ডায়মন্ড আমার কাছে আছে তো ভাই সাহেব দেখতেই পাচ্ছেন আরও একটি স্পিন চারশো ডায়মন্ডের করে দিলাম এবার আমরা কি পাই সাথে সাথে congratulation oh my god top criminal যেটা নিয়ন ক্রিমিনাল যেটা নতুন আসছে সেই ক্রিমিনাল বান্ডিলটাই আমরা পেয়ে গেলাম তো মাত্র বারোশো ডায়মন্ড ওয়েস্ট করে আমি এই বান্ডিলটি নিতে সক্ষম হলাম সাথে বেশ কিছু টোকেন মোট তেরোটি টোকেন হলো দেখে আমি ওয়েট করতেছি আমার ইলি মান্থলি উইকলির যেই ডায়মন্ডটা সেটার জন্য তো ভালোবাসা অবিরাম দেখতেই পারতেছেন আমার কাছে এখন তিনশো দুইটা ডায়মন্ড আছে তো আমি যেই বান্ডিলটা পেয়েছি ক্রিমিনালের সেই বান্ডিলটা আপনাদেরকে দেখাতে চাই একটা মাত্র বান্ডিল আমার কাছে আছে আমি ক্লিয়ার ডাটা মেরে নিই একটু স্লো করতেছে দেখতেছেন গাইস আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করি কে ক্যারেক্টার তারপরে দেখা যাক কি হয় যেই আর লেস দেন ইকুয়ালে একটা অফার আসছে এই অফারটা আমরা দেখি আমাদের যেহেতু সব কিছুই আছে আর গাইস আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন তো ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে দয়া করে আমাদের কাছে ডায়মন্ড টপ আপ করবেন খুব সততার সহিত আমরা ডায়মন্ড দিয়ে থাকি ঠিক আছে সবার প্রতি ভালোবাসা গারিনারও প্রতি ভালোবাসা কারণ এত কম ডায়মনে আমাকে এই বান্ডিলটা দিয়েছে সেটার জন্য অনেক ধন্যবাদ এখন আমি আবার ক্যারেক্টারটা চেঞ্জ করলাম আমি আমার মান্থলি উইকলি ডায়মন্ডটা ক্লেম করলাম এবং আরও একটি স্পিন আমি এখন মারব দেখি কি হয় আমার কাছে তেরোটা টোকেন আছে অলরেডি বারোশো ডায়মন্ড আমি ওয়েস্ট করেছি তো দেখি আমরা এর মধ্যে কি পাই হলুদটা পাবো লালটা পাবো নাকি আরও একটি পাবো দেখি দেখা যাক আমি আরও একটি স্পিন করে দিলাম কি পাই কি পাই একটা টোকেন চুল পেয়েছি আবার দুইটা টোকেন পাঁচটা টোকেন আরও একটি টোকেন বাহ ভালোই তো টোকেন দিল মোট তেরোটা টোকেন মনে হয় হ্যাঁ তেরোটা টোকেন দিয়েছে গাইস সর্বোচ্চ টোকেন টোটাল চব্বিশটা টোকেন হলো না তেরোটা ছিল গাইস ভুল হলো নাকি কি হলো বুঝলাম না আচ্ছা যাই হোক আমি আবার আমার সেলের মাধ্যমে ডায়মন্ড ক্লেম করে নিলাম যতটুকু ছিল তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন এখন আমি আবার একটা স্পিন অন্য জায়গায় মেরে দিলাম যেন বুঝাইলাম যে গাড়ি না আমরা আমাদের এই বান্ডিলটা দরকার আমরা নুপ আমাদের কোনো বান্ডিল নেই তো আবারও চারশো ডায়মন্ডের স্পিন দেখা যাক আমরা কি পাই চারশো ডায়মন্ডের স্পিন চারশো ডায়মন্ডের স্পিন প্রথমেই কংগ্রেচুলেশন আরও একবার নিয়ন ক্রিমিনালটা আমাকে ব্যাগ দিয়েছে কিন্তু কি করলো এটা দেখেন গাড়ি না আমাকে আবার এখানে দশটা বিশটা আবার একটা দুইটা বা সর্বোচ্চ সর্বোচ্চ দিল আমাকে বাইশটা টোকেন এক স্পিনে লস করে দিছে তো এর জন্য আবারও কংগ্রেচুলেশনও একটা ব্যাকপ্যাক ছিল সেখানে সেটা দিল এখন পাইলাম দুইটা তিন চারটাই টোকেন তো মোট টোটাল পঞ্চাশটা টোকেন হয়ে গেল আমরা একটি বান্ডিল এখন উঠাতে পারবো তো আরও একটি স্পিন দেখা যাক কি দেয় কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন এটা কি দিল সারবোর্ড সাথে টোকেন দিল পাঁচটা টোটাল পঞ্চান্নটা টোকেন আমাদের মাধ্যমে আমাদের কাছে হয়ে গেল আমাদের কাছে আর মাত্র পঁচিশটি আঠাইশ টোকেন আছে গাইস আপনাদেরকে আবারও বলছি আমাদের কাছ থেকে বিশ্বতার শহীদ ডায়মন্ড টপ আপ আপনারা করতে পারেন তো দেখা যাক আরও একটি স্পিন আমরা মেরে দিলাম কিন্তু একটা টোকেন তিনটা চারটা টোকেন চারটা পাঁচটা টোকেন ছয়টা টোকেন দিয়েছে আমাকে টোকেন মোটামুটি মনে হয় বেশি বেশি করে দিচ্ছে গাড়ি না ভালোবাসা দিচ্ছে কিন্তু একটা টোকেনও দিচ্ছে না বা এই বাইকের স্ক্রিনটা যদি আমাকে দিয়ে দিত আমি কিন্তু বাইকের স্ক্রিনে একবারও দেই নেই কারণ বাইকের স্ক্রিনটা আমাকে দেয় তো আমি ক্রোনো ক্যারেক্টারটা নিয়ে চলে আসলাম আবারও এখন আমাদের কাছে আছে আটশো অষ্টআশিটা টোকেন তো দেখতেই পারছেন তো আমি এখন মেরে দিব চারশো ডায়মন্ডের স্পিন চারশো ডায়মন্ডের স্পিন এখন আমি মারবো চারশো ডায়মন্ডের স্পিন চারশো ডায়মন্ডের স্পিন চারশো ডায়মন্ডের স্পিনে কি পাই কি পাই একটা ফ্রেগনেন্স একটা টোকেন আবারও কংগ্রেচুলেশন কি দিয়েছে আমাকে ও একটা এটা কি দিল গাইস তিনটা চারটা পাঁচটা দশটা দিয়েছে আমাকে এবার আমাকে এবার দশটা দিয়েছে টোকেন ও গট জোস জোস দশটা টোকেন আমার কাছে নব্বইটা টোকেন হয়ে গেল তো গাইস আমি এখন দুইটা সোলো স্পিন করতে চাচ্ছিলাম দেখি সোলো স্পিনে আমাকে কি দেয় গান বক্স টোকেন দিল না ব্যাগ নেয় না কেন তাড়াতাড়ি উননব্বইটা হয়ে গেল তো আরও একটি সোলো স্পিন মারি যেহেতু আটচল্লিশটা ডায়মন্ড আছে বাড়তি আরও একটি সোলো স্পিন হয়ে গেল আমাদের আরও একটি সোলো স্পিন কি দিল না না সোলো স্পিন না সরি দশটা স্পিনই মেরে দিলাম আবার কংগ্রেচুলেশন ওমা হলুদ ক্রিমিনাল আমাকে দিয়ে দিয়েছে ও মাগু আমার কাছে এখন আটচল্লিশটা টোকেন আছে দেখি আমাকে আর ছয়টা টোকেন দেয় কি না তাহলে তো আমি রেড টান সহ নিতে পারবো ক্রিমিনালটা নিতে পারবো যদি আর মাত্র ছয়টা টোকেন এই স্পিনে আমাকে দিয়ে দেয় আর না হলে আমি আর ডায়মন্ড ওয়েস্ট করব না একটি ডায়মন্ডও আমি ওয়েস্ট করব না একটা কিউ ফ্রেগনেন্স দিল তো আমি এখন আমার বান্ডিলগুলো ক্লেম করে নিই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল গাইস অতি আগ্রহের সাথে দেখতেছেন আপনারা তো আমি আমার ফেভারেট যেই কালার সেটা হয়েছে পার্পেল তো ব্ল্যাক কালারের ক্রিমিনাল থাকলে আরও ভালো হতো কারণ আমি ব্ল্যাক কালারের ড্রেস আপ পরি তো সবসময় বাস্তব জীবনে তো আমি প্রথমে বেগুনি কালারটাই নিয়ে নিই মানে পার্পেল কালারটা সবচেয়ে ফেভারেট এখন আমার কাছে ডায়মন্ড আছে টোকেন আছে চুরানব্বই চুয়ান্নটা ছয়টা টোকেন হলে আমি ওটা নিতে পারতাম রেটটা তো আমি এখন নীলটাই নিয়ে নিই আমার কাছে বাকি থাকলো চোদ্দোটা টোকেন তো আমি ক্রিমিনালের সবগুলো বান্ডিলে নিয়ে নিলাম চারটা বান্ডিল হলো নিয়ন ক্রিমিনাল পেলাম দুবার আর দুইটা ক্রিমিনাল বান্ডিল আমি ব্লুটা আর পার্পেলটা আমি নিয়ে নিলাম এক্সচেঞ্জ করে তো আমি আরও এক হাজার বা বারোশো ডায়মন্ড যদি ওয়েস্ট করি এখানে তাহলে হয়তো বা এই ইভেন্টটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি পেটের এই স্কিনটা নিয়ে নিই আর বাকি থাকে চারটা টোকেন তো একটা এখানে নিয়ে নিই আর একটা যে কোনো জিনিস দিয়ে আমি নিয়ে নিতে পারবো না সমস্যা নাই আর একটা পেট ফুড নিয়ে নিব আমি এটা দেখালাম না যাক ভালোবাসা অবিরাম সবার প্রতি ভিডিওটি না আমি একটা ম্যাপ নিয়ে নিলাম ম্যাপই নিয়েছি কারণ পেট ফুড অনেকগুলো আছে যাক ভালোবাসা অবিরাম আমাকে লাইক করবেন সাপোর্ট করবেন আর আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করবেন গাইস দয়া করে আমার কাছে ডায়মন্ড টপ আপ করবেন আপনাদের কাছে আশা যে আপনারা বড় ভাই গেমিং এর কাছ থেকে ডায়মন্ড টপ আপ করবেন সবার কাছে একটা রিকোয়েস্ট বিশ্ব বিশ্বতার বিশ্ব বিশ্বতার সাথে আমরা ভাবে আমরা ভিডিও ডায়মন্ড টপ আপ করে থাকি তো দেখতে পাচ্ছেন আমার কাছে আটটি ডায়মন্ড আছে আর আমি সবগুলো পান্ডিলি আপনাদেরকে দেখালাম একটা একটা করে তো আমি দেখেন এখানে আর কিছু নাই আর একটা সার্ভবোর্ড পেয়েছিলাম সার্ভবোর্ডটা আপনারা দেখতে পা দেখতে থাকেন সার্ভবোর্ডটা ভালোই বাট আমি সার্ভবোর্ডটা দিয়ে খেলবো না আপাতত আর গাড়ি স্কিন তো আমরা নি আর একটা গাড়ি স্কিন আমাদেরকে দিয়ে দিয়েছে ফ্রি যাক মোটামুটি আমাদেরকে হুন্ড্রয়েড স্ক্রিনটা দিলে ভালো হতো আর দেখতে চাচ্ছেন গাইস আমাদের কিউ ফ্রেগনেন্স কিন্তু হান্ড্রেড হয়ে গেছে আমরা একটা কিউ ফ্রেগনেন্স মানে হান্ড্রেড কিউ ফ্রেগনেন্স থেকে একটা ম্যাজিক কিউ পাবো তো আমরা এক্সচেঞ্জ করে নেই কিউ ফ্রেগনেন্সটা আপনারা দেখেন একটা জিনিস ভালো হয়েছে আমাদেরকে যে ম্যাজিক কিউব একটা দিয়ে দিয়েছে আচ্ছা ম্যাজিক কিউবটা এক্সচেঞ্জ করবো কোথায় আমি খুঁজে পাচ্ছি না দেখতে পাচ্ছেন গাইস ও স্টোরে মনে হয় না স্টোরে তারপর রিদিম তারপরে কিউব ফ্র্যাগনেন্ট তারপরে এক্সচেঞ্জ তো আমরা একটি ম্যাজিক কিউব পেলাম আমাদের একটু লাভ হলো আর কি গাইস আমরা রেড ক্রিমিনাল নিতে পারি নাই তার জন্য আর দুঃখ নাই আমাদের একটা ম্যাজিক কিউব হয়ে গেল টোটাল ম্যাজিক কিউব হলো চারটি তো গাই সর্বোপরি একটাই কথা